মন জানে তুই ছাড়া কি একা লাগে কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে মন জানে তুই ছাড়া কি একা লাগে কাছে লাগে জানে তুই ছাড়া কি একা লাগে কাছে হৃদয়েতে প্রেম জাগে মন তুই ছাড়া কি একা লাগে হৃদয়েতে প্রেম জাগে মন জানে কতখানি চেয়েছি তোকে আমি জীবনে তুই যে আমার সবচেয়ে বেশি দামি ঠিকানা তো আমার হলো রাত সিজি সকালের স্বপ্নগুলো সবই সত্যি যে হলো ভালোবাসি এই কথা কি বলা লাগে মিলছে শুধু শতভাগে জানি তুই ছাড়া কি একা লাগে কাছে হৃদয়েতে পিঞ্জাকে কাছে যত আসি সাত তো বুঝে মেটে না এতটা ভালোবাসি মন যে তবু ভরে না কেন যে হয় এমন প্রণয় মন কম তোর কথা কয় তোরই ভব দূরে গেলে এই মনেতে ব্যথা লাগে কাছের হৃদয়েতে প্রেম জাগে জানি তুই ছাড়া কি একা লাগে হৃদয়েতে প্রেম জাগে তোরি ইশারায় আজকাল মন হারায় এমন তো হয়নি আগে জানে লাগে কাছে হৃদয়েতে প্রেম জাগে জানে তুই ছাড়া কি একা লাগে কাছে